কারণ আপনার এই যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে প্রবলেম আছে আপনি কোরআন সুন্দর শিখছেন ঠিক আছে বাট এই জায়গায় প্রবলেম আছে এই জায়গায় সংস্কার দরকার ছিল স্বাধীনতার পর থেকে আমরা এটা করতে পারি কিন্তু বিশ্বাস করেন আমাদের বাপ দাদা যারা এই সাবকন্টিনেন্টে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে নিঃসন্দেহে ওদেরকে আপনি জঙ্গি বলবেন না বলবেন নাকি যারা আমাদের দাদারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ওদেরকে সন্ত্রাসী ছিল ওই বাপদাদারা কিন্তু এরকম সিলেবাসে পড়াশোনা করেন নাই তারা পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতেন আপনি সাহাবাকের আমার জীবনী দেখেন খুব তো সালাফি কথাটা বলি আমরা সালাফদের জীবনী দেখেন তাবে তাবিনের জীবনী দেখেন প্রত্যেকেই প্রতিটা সাবজেক্টেই দক্ষ ছিলেন এই সায়েন্সের ভিত্তি আমরা দিয়েছি এই ফিলোসফির ভিত্তি আমরাই দিয়েছি মেডিকেল সায়েন্সের ভিত্তি কারা দিয়েছে আমরা দিয়েছি পলিটিক্যাল সিস্টেমের ভিত্তি আমরা দিয়েছি আজকে ওই জায়গা থেকে আমরা এই জায়গায় আসলাম কেন বিকজ আমাদের এডুকেশনের ট্র্যাকটা ঠিক নাই আর আপনি সেকুলার লাইনে যান সেখানে গিয়ে দেখবেন এখানে আপনি ইসলামের বালাই পাবেন না